তুমি হ্যাঁ? আমি এতদিন গেমের মধ্যে পারি না লাগে আমি এতদিন ভাই বাদ দাও ঠিক আছে তুমি কোন কার কিটা নতুন রুবেল ফুবেল আমি ভাই তুমি আইসা আমার কাস্টম চ্যালেঞ্জ দিতেছো তোমার এত বড় সাহস আমার তুমি আমার তোমার মতো আমি বিডি গিল্ডের মধ্যে আছি তুমি আমার তুমি আমার স্ট্যাটাস জানো তুমি কাস্টম চ্যালেঞ্জ দিতে আসো এত বড় সাহস তোমার আমার কিন্তু ভাই রাগ না আমি কিন্তু এমনি খেলা দেয় না মানুষ জানে আমার কথা কথা ভালো করে জানে আর আমার অন্য কোনো জায়গায় জোর না থাকলেও কিন্তু আঙ্গুলের মধ্যে অনেক জোর আছে তুমি তুমি পুরো রুবেল থাকলে ভাই আমি আমি কি আমি বট লাগি নাকি হ্যাঁ তুমি আইসো আমার কাস্টম চ্যালেঞ্জ দিতে বিডি সেমিনারে আসতে পারো নাই তোমার এত বড় সাহস কেনা দিছে তোমার কি অপমান কিন্তু হয়ে যাইতেছে আমার অপমান হয়ে যাইতেছে তুমি বেশি বাড়াবাড়ি করতেছো কাব্য ভাই তোমার কিন্তু কাস্টম নিয়ে কিন্তু মানে কি মাইটটা যে দিমু তুমি কিন্তু চিন্তা ভাবনা করতে পারবা না ভাই ভাই তুমি আমার ইজ্জতে কথা লাগাই দিতেছ তো ভাই নতুন নতুন বান্দা পোলা পায় সেই ধরনের কথাবার্তা কর শ্বাস দিছে ভাই বেড়া তোমার বিডি সেভেন টন থেকে বার করে দিব কিন্তু আমি আচ্ছা আচ্ছা দেখতো না কাব্য ভাই হন আমি তোমার একটা কি হয়েছে কও তোমার মতো কাব্য আমার কাছে গুনার সময় নাই আরে তোমার মতো কাব্য আমার কাছে গুনার সময় নাই তুমি তুমি তুমি তুমি হুনো তুমি হুনো তুমি হুনো তুমি কাস্টম হ্যাঁ, হ্যাঁ। খুলো আমি কাস্টম খুলতেছি আচ্ছা। আমার আচ্ছা। আমার তুই কাস্টমে তুমি কাস্টমে আসো আচ্ছা আচ্ছা তোমার লোক ইয়া তোমার কাস্টম আমার গুন্না দাও ভাই কি হইছে এটা কমো তোমার মতো কাব্যরে আমার কাছে বোনার সময় নাই আরে তোমার মতো কাব্যরে আমার কাছে বোনার সময় নাই একটা কথা কিন্তু কান খুইলা খুইনা আচ্ছা আবার কই হ্যাঁ তোমার মতো কাব্যরে আমার কাছে গুনার কোনো সময় নাই আরে তোমার মতো কাব্যরে আমার কাছে গুনার কোনো সময় নাই যাতে আমারে ভালো করে চিনে আমার নাম কিন্তু বড় রুবেল ভাই তোমার আমি একটা শায়রি কই তুমি আমার কথা শুনো হ্যাঁ, হ্যাঁ। তুমি হও তুমি হও বড় ডাজেন্ট ইভেন ম্যাটার আমি তোমাকে মেরে করে দেব গুঁড়ো গুঁড়ো আসো কাস্টমে আচ্ছা আচ্ছা ভাই শুনেন একটা কথা ভাই রাগেন কে লেগা মানে কাস্টম কাস্টম ভাই একটু নিয়ম কানুন মানা লাগবো আমি তো আবার বেশি আলটা আলটা বড় লেজেন্ড তো একটু নিয়ম কানুন আছে কাস্টম কি নিয়ম মানতে হইব কও মানে আমারে ভাই গ্রেনেড নিতে দিতে হইব ভাই গ্রেনেড ভাই আমি আবার আমিও আমিও নিব আমি গ্রেনেড তো ভাই আমিও নিব আমিও নিব না না ভাই এটা নাই ভাই আমার বেলা খালি আছে আমি গ্রেনেড দিয়ে পারি আল্লাহ ভাই আমি রাজি আমি রাজি তুমি কাস্টমে আসো আচ্ছা ওকে তাইলে বানাও আর কোন আর কোন নিয়ম দিবা আর কোন নিয়ম দিবা আমি পলায় ভাই একটু একটু পলায় পলায় খেলি আল্লাহ ভাই ঠিক আছে আমি তাও রাজি তুমি আসো না তুমি আসো আজকে দেখবো আমার বেলা আমার বেলা ভাই গুলওয়ালে প্যাক ভাঙ্গা নাই ভাই আপনার বেলা আচ্ছা, আমি রাজি কাস্টমে আসো কাস্টমে আসো না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মানে সাদে শুধু ওইটা আমি আর কি মারবার না আপনারে আপনি মার ব্যাপার ভাই কে ভাই তুমি কাস্টমে আসো আজকে তোমার সাথে কাস্টমে খেলা হবে কোনো কথা হবে না আচ্ছা। ভাই ভাই কাব্য ভাই হোনেন হোনেন কাব্য ভাই কি কি একটা একটা কথা ছিল একটা একটা কথা ছিল আর কি মানে ভাই আমি না ভুলে ভাই আমার তো ওই যে ইউবো ইউবো ইউএমপি এর একটা আমার একটা দামি একটা কালার আছে অন হ্যাঁ। ওইটা না লইবার পারি না কেয়ারও ভাবে ভাই সে ছোট বন্ধুটা লই লাগছি দেন তো এটার নাম ডেজার্টিকাল না দেখি এই যে আমার হাতে এটা এটা এই যে এই যে ভাই এই যে এটা এটা ভাই এটা এটা এটা এটা রুবেলের বাচ্চা ভাই ভাই এটা কি আরো আরো করবা কাজ তুমি তাহলে আমি কইছি না আমি করবো রুবেল ভাই আমি তোমারে খাইছি আমি তোমারে খাইছি তুমি আসো না না না তুমি আসো তোমারে আমি এবার দেখাবো পুরো গিরি দেখাবো তোমাকে তুমি আসো বাহানা বোন আগেরবার বহুত করছো ভাই এবার কোনো বাহানার চান্সই দিব না তোমারে আমি তোমারে আজকে আমি চাঁদের ভ্রমণ করাই দিব রুবেল তুমি আমার চিনো নাই নাম আমার কাব্য মায়েরা করবো তোমার ডাবো এ কি রে কই তুমি এই যে আমি মুভমেন্ট হ্যাকার কিন্তু আমি লেজেন্ডারি হ্যাকার এ হ্যাকার কই তুমি আসো আসো ফাইটে আসো ফাইটে আসো এ কি রে কি রে আমি হ্যাকার আমি হ্যাকার এ কি রে ছোট বড় বন্দুক মানে ওই যে দামি বন্দুক আর কি দামি বন্দুক দামি কোথায় এ কিরা তুমি প্যাক করছো কে প্যাক আমার প্যাক ভাঙ্গা নাই কিন্তু আমি তোমার প্যাক ভাঙতে ভাঙতে পারবো কাবু ভাই বুঝছো ভাই তুমি কিন্তু সিটারি করতেছো রুবেল এটা কিন্তু ধর্মের সঙ্গে না আমি নিয়ম তৈরি লইছি ভাই রুল দেয়া লইছি না আমি আগে থেকে আচ্ছা কোনো কথা না তো নিলাম মাইনা নিলাম আসো রুলস মাইনা নিলাম কি হইছে এ কি হইছে নাম তোমার নাম তোমার পুরো রুবেল কিন্তু খেলার বেলায় তুমি পুরো একটা কদবেল যাও মিয়া এই এটা এটা কিন্তু ঠিক হয় না আমি প্যাক ভাঙিয়ে খেলে আইতে লইছিলাম আইয়া তো রেডি কোন লাগতো তুমি তুমি তুমি প্যাক ভাঙতে মানা করছো আমি ভাঙি নাই কিন্তু তুমি মার খেয়ে মরে গেলে এটা তো আমার দোষ না তাই না আমি আমি আমি প্যাক ভাঙছি আর করতো আমি রেডি কমো আমি রেডি করলে পরে না কেরা শুরু আমি রেডি তুমি তো আমার বাড়ি তুমি রেডি তুমি এই ওই তারপর কাস্টম বাড়াবাড়ি এটা হয় না এটা কাপড় এটা হয় না এই কাস্টম জিতে গ্রেড মারো কেন আমার চ্যালেঞ্জ করতে মিয়া জানেন না মিয়া কোন লেভেলের তোমার আজকে আমি ছোটায় দিব রুবেল তুমি মানুষ চিনো নাই তুমি আইসো তারে নিয়ে খেলতে তুমি জানো না রুবেল নাম হতে পারে তোমার রুবেল কিন্তু ফাটিয়ে দিব তোমার কদবেল নাম আমার মেরে তোমাকে যে আচ্ছা। জীবনে কত হ্যাকার দেখলাম নিজেই হ্যাকার হয়ে গেলাম আর তুমি আইসো এইচপি হ্যাকার হইতে শায়ারি বলে আস্তে করে শায়ারি বলি ঠিক আছে कहते मुझे यार नाम तो सुनाई होगा वाह वाह कोई दम नहीं अरे बैकग्राउंड नॉइज लगता আর মারতাম দেখতে মাথা কি একটা কথা ভাই আমার না একটা শায়রি মনে করছে শায়রিটা কমো মনোযোগ দেবেন না কিন্তু আচ্ছা শুনতেছি কি হয়েছে কাব্য ভাই লোক খেলতে যাইছি কাস্টম কাব্য ভাই দিছে আমার দুই নাম্বারি করে দুইবার মাইরা আর এ কাব্য ভাই লোক খেলতে যাইছি কাস্টম কাব্য ভাই দিছে দুইবার আমার দুই নাম্বারি করে মাইরা আর আমি তো কাব্য ভাই তো বডিরা সবাই জানে আমার কাছে তো যাইবো গা হাইরা শুরু হয় নাই রেডি হয় নাই আমি রেডি করি রেডি করি তুমি মারছো কেন আবার রেডি করো না মারছো কেন আচ্ছা, আমি মানে ছোটবেলা থেকে এটা কোনো অভ্যাস নাই আমার এগুলোর মধ্যে একদম ইন্টারেস্ট নাই দেখতেছি ভাই হ্যাক লাগায় খেলেন নাকি ভাই হ্যাক লাগায় খেলেন মনে হয় আমি ভাই ওয়ান ডে দিতে আর আগে মরেন নাই আমি কিচ্ছু বলবো না এরপরের রাউন্ড থেকে শুধু মায়ের হবে মার আগলা মায়ের হবে আগলা মায়ের হ্যাঁ, আমি দেখতাছি রুবেল তুমি আসো হ্যাঁ, হ্যাঁ, এই যে এদিকে আমি কিন্তু ওপেন ফিল্ডে খেলার পোলা না আমি একটা মলায় খেলার না কিন্তু ছোটবেলা তো কলজাটা কিন্তু সাড়ে সাত সাত আট এই যে ভাই এই যে দেখছেন ওপেন ফিল্ডে খেলি আসো নিচে আসো নিচে আসো কই ফাইটে স্টার্ট এই যে এই যে ভাই এই যে দেন না মুভমেন্ট লেজেন্ডারি মুভমেন্ট রেডি কইছি রেডি রেডি আচ্ছা। আয়েন রেডি না ঠিক আছে আসো কই তুমি আচ্ছা। এ ভাই রেডিও নাই ভাই রেডিও নাই একটা কাজ করতে আমি দাঁড়া আসো রেডি হয় নাই মানে কি কি সমস্যা এই গ্রেনেড আসে মানে এই এই আর কি এই on on ready on ready কই তুমি এবার রেডি ভাই এবার এবার এবার রেডি এবার রেডি ভাই তুমি কিন্তু আমার সাথে দুই নাম্বারই করতেছো এটা একদম চোখের সামনে সবার চোখের সামনে ভাই আমার লগে দুই নাম্বারই করতেছেন আমি রেডি রেডি করালাম না আমি কইলে কিনা ভাই রুল মুল সব কিছু রুবেল তুমি আমার একটা কথা কও কালে কি কাকে আইসা তোমার লজ্জার নারীটা নিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই আমি না বইলা তুমি মানে আমার লগে জানা তাই করতেছো ছয় নাই করতেছো হ্যাঁ তুমি কি মনে করছো আমার তোমার এইবার এইবার সার চোর দিতাম না খালি তিনটা রাউন্ড চান্স দিছি দেখে গেছে ভাই বেশি বাড়াবাড়ি করতেছে তাহলে দেখো তোমারে আমি কই ঠিক আছে মায়ের হবে মায়ের হবে কড়া তুমি মার খেয়ে মার খেয়ে মার খেয়ে না এখন এখন এখন আগে মারবো তারপর কবো সাইডে আরে মরে না কেন ছেলে কই তুমি লাগাই আছি ভাই লাগাই লাগে নাই রুবেল হবে না ভাই হবে না হবে না বাদ দাও দেখছে আবার প্যাক করছে বেড়া সারা দিনে কয়বার প্যাক করা লাগে তোমার হ্যাঁ সমস্যাটা কি প্যাক করবো ভাই কিন্তু আপনি ভাঙবার পারবেন না এটা রুল ঠিক আছে আরে সর রুবেল আমি ওপেন ফিল্ডে দাঁড়িয়ে রয়েছি তোমার মারা লাগে আল্লাহ কি হইতেছে আমার সাথে রুবেল হ্যাঁ? তোমার একটা কথা কই হ্যাঁ তোমার যদি বুকে কলজা থাকে আসো আমারে মারতে আল্লাহ ভাই আমার নেট গেছে ভাই নেট গেছে ভাই ডিসকর্ড আছে দেখে কথা কাবু ভাই হ্যাঁ কি ভাই ভাই আমার আমার নেট ভাই নয় এদিকে ভাই আচ্ছা, আমার একটু আচ্ছা, আমি দাঁড়াইছি দাঁড়াইছি সমস্যা নাই কি হইছে ঠিক মানে নেটটা ভাই নয় ভাই ভাই নেটটা চিটার চোর কথা কি শোনা যায় আমি কইলাম তুমি আসো আজকে তোমার আমি দেখা ছাড়ো হ্যাঁ বুঝা যাইতেছে না কিছু কাপু ভাই এখনো নেট অনেক সমস্যা করতেছে ভাই এই যে আমার খালি উপরের দিকে আচ্ছা, জীবনে ম্যাপের দল নিয়ে থাকা ভাই আমার ম্যাপের দল নিয়ে থাকা আল্লাহ আমি তোমারে কই নয় তো করতেছে নয় তো করতেছে নে আমি তোমারে কই রুবেল হ্যাঁ হ্যাঁ নয় তো করতেছে জীবনে বহুত ছেনাগিরি করছো তোমার এবার মরার সময় হয়ে গেছে আসো এই যে কাব্য ভাই ভাই আমার দিকে চায় দেন ভাই আমার কিন্তু আয় নাই আছে দিকে কথা যাইতেছে কোন জায়গায় তুমি কোন পাশে আমি কিন্তু তোমার ডান পাশে আছি ভাই মারলে কিন্তু ভাই আপনার মান সম্মান থাকতো না কারণ আপনার কিন্তু বাংলাদেশে একটা নাম আছে আর আমার মতো যে বর্ডারে যদি আপনি মারা দেন ভাই নাম টাম পরের হিসাব তুমি কই আমি এই যে এই যে কোন জায়গায় আমি তো নিজেই জানি না ভাই আমার বারবার খালি উপরের দিকে নিচের দিকে আসতেছে আর সমস্যা দেখা ফাইজলামোর একটা সীমা থাকা উচিত রুবেল কোথায় তুমি আমার আমার নেটের সমস্যা করতেছে ভাই আমি কেমনে ঘুমো আমি কই আছি কি নেট সমস্যা আমার একটু পাহারা দেন ভাই আমার একটু পাহারা দেন আমার একটু পাহারা দেন আচ্ছা দিতেছি তুমি আসো দিতেছি পাহারা রুবেল আসো আচ্ছা মায়ের না কিন্তু ভাই নেট সমস্যা ছিল ভাই আসলেও নেট সমস্যা ছিল এবং দেখা যায়নি কাম দুই নাম্বার তোমার তো নেট সমস্যা কিচ্ছু ছাড় দিতাম না প্লেয়ার দেখলে মারালাম আসো তুমি এটা নাই ভাই এটা নাই নেট সমস্যা থাকলে ভাই একটু দয়া মায়া দেয় তো একটু দয়া মায়া দয়া মায়া বললে কিছু নাই পুরো গিরে আমি এখন ছুটাই দিবো তুমি আসো দেখতাছি আসো আসো আর আমি গেম না খেলতে খেলতে আমি এখন দুর্বল প্লেয়ারের মতো হয়ে গেছি আমার এমনি তিন হিট নেই মাইরা দিয়েছে আপনি ক্যালসিয়ামের বড়ি খাওয়া দিবা তুমি প্যারা খাইতেছো কেন আসো রুবেল আসো আচ্ছা এবার আমার আসল আসল রূপটা দেখাই দিই কাপু ভাই তুমি আসল রূপ দেখাবা sure yes now I am from ও এই কি হলো রুবেল আটকে গিয়েছো ভাই আমার ওয়ালে ওই না না না ওই গোর প্লেয়ার তো পুরো প্লেয়ার বাড়াও না কে কিসের পরও তুমি বাড়ানোর সাহসটুকুই পাইতেছ না ছি ছি ভাই পরদের নামে তুমি লজ্জা ভাই লজ্জা ঢুকেগা নেই চালা ওয়ান টেপ লাগে নাকি মনে করছো আমি তোমারে দেখবো না রুবেল যাও তোমারে অংশ দিতাছি না দিব দিব করে দুইবার দেই নাই দেখি না তিনবার দিলাম না হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিলাম না এনে কথা আছে ভাই দাঁড়ান ভাই এনে কথা আছে একটা কথা আছে এটা কিন্তু ঠিক না এটা এটা ঠিক না এটা ঠিক না ভাই কথা যাই ভাই মারি না মারি না এবার মারা লাভ পারে আমি আমি ভাই আমি ভাই দুই নাম্বারি করে মারবার লাগে আই না এবার সত্যি কথা একটা কথা কইলাম বলে আমি ভাই আপনি সামনে যাই আমার বুকটা উঠা করে দিলাম বলে যাই আমার মারেন আমি আমি আমি ইয়া হইতে পারি বট হইতে পারি কিন্তু ভাই আমি ইয়া ভিক্ষা মিক্ষা লয়ে আমি ভিক্ষা নেই না সে তো আমি তোমারে দেখতেছি ভাই তুমি কি করতেছো রুবেল তুমি আমারে কাস্টম চ্যালেঞ্জ করো না তোমার কাস্টম চ্যালেঞ্জ আজকে ছোড়া দেবো আও তুমি তাহলে আরেকটু হলে জিরো সেভেনে দিয়ে দিতাম পাঁচ রাউন্ড জিতে গেছে গাড়িটা হ্যাঁ? আসো আসো আসো ব্যাপার রুবেল আজকে তোমাকে আমি পরগিরি দেখিয়ে দেব বলো কোথায় ফাইট করবে কি নিয়ে ফাইট করবে বলো আমার মনে হচ্ছে কি কাস্টম কার্ডটা ভাই বালান দুই নাম দেখতে লাগে চোখে লাগে রুবেল ভাইয়ের ভয় কি যেন বলেছিলাম ভাইয়া পিটি ওয়ান হ্যাঁ। খেতে বুঝে ভাই এই কাস্টমার আমার মনে হচ্ছে এই কাস্টমার দুই নাম্বারে কোন দুই এই সাবস্ক্রাইবার যারা আসো অডিয়েন্স যারা আসো সুন্দর মতো বলো তো এই কাস্টমে কি আদতেও কোনো সমস্যা আছে তোমরা কাস্টমার এটা আপনি আপনি ভাই বানাইছেন কে কেমনে না কেমনে বানাইছেন ভাই আমার হেডশট লাগতেছে না মনে কোনো ইয়া অ্যাবিলিটি অ্যাবিলিটি নিয়ে অফ করে দিয়েছেন যাতে আমার হেডশট না লাগে রুবেল রুবেল হ্যাঁ। এই রাউন্ডে তুমি কিসের মার খেতে চাও না ভাই এখন আমার রাগ উড়াই লাগতেছেন ভাই আমার আমার তো মনে হচ্ছে কোনো অ্যাবিলিটি ইয়া তুমি কি জানো আমি তোমাকে এক সেকেন্ডে মেরে দিতে পারি দেখবে দেখবে রুবেল হ্যাঁ, এটা তো ভাই জানি আমি ইউএসসি ড্রাইভার হেডশট দিমু স্যার ওয়ান টেপ দিমু হ্যাঁ, ইউএসসি দিয়া হইতো না এটা হইতো না এটা দুই নাম্বার আমার একটা ওয়ান লাগে নাই একটা লাগে নাই আমি আবার আমার লগে তো গাইজ আমারে তোমরা কও ওই আমার লগে পারতো ভাই হয়তো পারতো না ভাই আবার দুই নাম্বার কাস্টম বানাইতে চাই গাইস অনেকে আদতের সুযোগ দেওয়া উচিত ভাই অপশন টপশন নিয়ে অফ করে রাখেন আমার দিক দিয়ে হেডশট লাগে না দুই নাম্বার কাস্টম বানান আবার কাস্টম আমি তোমারে মানে